তুমি বাসা থেকে আসতে এত লেট করো বুঝি না জান আমি না তোমার জন্য একটা গিফট আনছি আমার জন্য গিফট আনছো কি গিফট না না বাবা তোমার গিফট লাগবে না তুমি আগের দিন ড্রেজার তোমার অপমান করছো আমার গিফট লাগবে না বাবা না না প্লিজ আমি অনেক কষ্ট করে আনছি আচ্ছা দাও গিফট আনছি আল্লাহ জানে না না এবার ভালো গিফট আনছি আচ্ছা দেখি পার্টি স্প্রে তোমার কিছু birthday Allah party cake cake করো না কেক নাহলে পার্টি স্প্রেতে কি করবো আল্লাহ গাধা এটা পার্টি স্প্রে না তুমি যে শীতকালে গোসল করো না গায়ে গন্ধ বেরোয় তার জন্য আমি তোমার বডি স্প্রে নিয়ে আসছি না গন্ধ বেরোচ্ছে না গন্ধ চার পাঁচ দিন গোসল করি না গন্ধ তো মনে হয় আমার কাছ থেকে আসতেছে গন্ধ বেবি আমার নৌকা থেকে বের হচ্ছে আমি তো গোসল করি না মানে আরে মেয়ে থাকলে কত কইতে বলে বলা লাগে না ওরেন আগে ভাড়া কত দিব তাই বলো মেয়ে থাকলে ভাড়া দেওয়া লাগে কি কোনো কথা বলেন আপনি মেয়ে থাকলে কোনো ভাড়া জিজ্ঞেস করা লাগে না ওটা যা চাবো তাই তো দেবেন রে বাবা কি ভাই কি না বাবা আমি কি আরে শীতের সময় না বলুন না একটা স্পেশাল সার্ভিস দেয় না রিক্সাওয়ালারা শীতের সময় শীতের সময় বড় হয়ে গেছে নিক্সনের থেকে কিনছেন না দুশো চালান চালান আমি চালাবো আরে বাবা চালান না এটা স্পেশাল চালবি চালান না একদম বেড়ে দেবো মানুষটা না আর শহরে আচ্ছা যান তুমি প্রতিদিন গোসল করো তোমার দেখে তো মনে হচ্ছে না কেমন গন্ধ হয়ে গেছে মিথ্যা কথা বলাটা কি ঠিক হয়েছে আমি তো কয়েকদিন ধরে গোসল করি না আমি কেন করব না প্রতিদিন করি প্রতিদিন ইস এত বড় মিথ্যা কথা বললাম ঠিক হয়নি সত্যিটা বলেই দিই না তুমি মিথ্যা কথা পছন্দ করবো না তো আমি না সার্ফিং পছন্দ করি বুঝছো অনেক ঠান্ডা তো বুঝতেই তো বুঝছো না সমস্যা নেই পারফিউম নেই সমস্যা নেই I got broads in Atlanta, just at the lean the family, credit cards in the sky.